প্রবাল শক্তির উদ্দেশ্যে আমার একটা আয়াত না একটা শব্দকে যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করে তাদেরকে আমি দুনিয়াতে ধ্বংস করে কি কিয়ামতের দিন তো দেবই দেব আর একটা আয়াত আমি বলতেছি পাল্লাদিনা কাফারু লা তাসমাহুল লিহাজ কুরআন লা আল্লাকুম তাগলিবুন এই কোরআন চলতে দেওয়া যাবে না কারণ সেই সময় পান্ডারাও বলেছিল আল্লাহ বলছে কেউ ওই কোরআন উঠাতে পারবে না কারণ আমি আল্লাহ কোরআনকে রক্ষা করবো আর এক জায়গা বলতেছেন কাফারু বি আয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম যারা এই কোরআনের বিপক্ষে থাকবে তারা একবারে নাফারমান তো এই কোরআনের আয়াতে আল্লাহ অনেক জায়গায় বলেছে আর শয়তানদের যে প্রকাশ্য শত্রু এটা অনেক জায়গায় আল্লাহ কোরআনে বলে দিয়েছে ডাকলা মুরাদ আপনাকে ওকে আল্লাহর কোরআনে বলছে এদেরকে ধ্বংস করে দেবে নিজেই যে ধ্বংস হয়ে গেছে অটোমেটিক তার ধ্বংস তো সে নিজেই যথেষ্ট ও তো জানে না শয়তান কত বড় বাস নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে মানুষের দেওয়ার জন্য তো ও বুঝতে পারে তো শয়তান আমার কি বাসটা দিল কারণ কি এই কোরআনের বিপক্ষে যে লাগবে সে দুনিয়ার পর টিকে থাকতে পারবে না সে যত বড় প্রেসিডেন্ট হোক আরে ম্যাক্রো টিকতে পারে নাই নরেন্দ্র মোদী টিকতে পারে না কোথাকার টাকলা মুরাদ বাংলাদেশের দানে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সে কোথার থেকে থেকে আর সে কোরআন আদিতের বিপক্ষে কথা বলে পারবে না কারণ মানুষ যদিও তাকে কোনো কিছু না বলে মন্ত্রীরা কিছু না বলে প্রধানমন্ত্রী কিছু না বলে তো এমনি ধ্বংস হয়ে যাবে কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলে দিতে কারণ কোরআনকে হেফাজত করবে আল্লাহ ইসলামকে হেফাজত করবে না আল্লাহ আরে টাকলা টাক কারণ কি এই জায়গা আর একটা আয়াতের কথা বলবো সুরা কলমের তেরো নম্বর আয়াতে উতুল্লিম বাদালিকা জালিম তারা কোরআনের বিপক্ষে কথা বলে তারা লোকের দায়ের সন্তান দেড় হাজার বছর আগে বলছেন তো এই টাকলা জন্ম আমার মনে হয় এই পাকিস্তান পিরিয়ডে বাহাত্তর সালে তান এরকম কথা বলতে পারেন কারণ বাহাত্তর সালে দুই দেশ বিভিন্ন দেশের লোক আইছিল আমার মনে হয় এই কায়দাই তো এই জন্মের ভিতর বেতাল না হলি পারা দেখলাম রাজ এরকম কথা বলতে পারতো না অবশ্যই উনিশশো একাত্তর সালে বিভিন্ন দেশের লোক আসছিল আর বিভিন্ন কায়দায় যেখানে যেটা জন্ম হয়েছে তারাই কোরআনের বিভক্তের কথা বলে বাহাত্তর সালে জন্ম আর না হলি পারা ওরা আগে জন্ম পাকিস্তান পিরিয়ডে জন্ম পারতে পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ স্বাধীন দিলে খোলামেলা আসা দায়িত্ব এদের জন্ম এছাড়া বর্তমান যুগের মানুষ এরকম কথা বলতে পারেন না কারণ এখন কোরআন আদিফ মানুষের নিকটে